বিভিন্ন টিভি সিরিয়ালে সমুদ্রের জলদস্যুদের আমরা প্রায়ই দেখে থাকি যারা মূলত সমুদ্রপথে বাণিজ্য করতে যাওয়া নাবিকদের ডাকাতি করে লুটে নিয়ে যায় অনেক সময় হত্যা করে তাদের সম্পদের জন্য বর্তমানে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় সমুদ্রপথে যোগাযোগ ধীরে ধীরে শিথিল হচ্ছে তাই এ জলদস্যুদের দ্বারা জাহাজ লুটপাটের খবর খুব একটা চোখে পড়ে না তার পিছনে আরও একটা কারণ রয়েছে আর তা হলো বিভিন্ন দেশের শক্তিশালী নৌবাহিনী এই জলদস্যুদের চেহারাও ছিল ভয়ঙ্কর যাদের অনেকের এক চোখ ঢাকা থাকতো আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন মনে কি কখনো প্রশ্ন জেগেছে টিভিতে দেখা এইসব জলদস্যুদের এক চোখ কেন ঢাকা থাকতো তারা কি এই চোখটিতে দেখতে পেত না নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো কৌশল যার ফলে জলদস্যুরা নাবিকদের ফাঁকি দিতে পারত ছোটবেলায় টিভিতে আরব্য উপন্যাসের উপর ভিত্তি করে অভিনীত টিভি সিরিয়াল আলিপ লাইলা দেখতাম তখন এটা এতই জনপ্রিয় ছিল যে পরিবারের সবাই রাত নয়টার দিকে একসাথে বসে দেখতাম তখনও এত স্মার্ট মোবাইল ফোন হাতে আসেনি তাই যেন এটা সবারই প্রিয় বিনোদনের উৎস ছিল তখন অনেক ছোট ছিলাম একবার আলিফ লাইলাই জলদস্য দেখে অবাক হয়ে কাকাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা এই লোকটার চোখ ঢাকা কেন সে উত্তর দিয়েছিল সে অন্ধ তখন জিজ্ঞেস করেছিলাম কিভাবে অন্ধ তখন এক ধমকে বসিয়ে বললেন চুপচাপ দেখো অন্ধ মানুষ কীভাবে হয় জানিস না নিতান্তই ছেলে মানুষই আর কি প্রশ্ন আর জিজ্ঞাসার দুনিয়ায় তখন আমি কিন্তু সবাই উৎসুক চোখ নিয়ে আলিফ লালের দিকে তাই আমার প্রশ্নের উত্তর মেলেনি একটু বড় হবার পর বন্ধুদের সাথে মিলে Pirates of the Caribbean film series দেখায় জলদস্যুদের চরিত্র অভিনয়ে অনেকের চোখ ঢাকা নিয়ে সেটার মনে প্রশ্ন ছিল বন্ধুদের কাছ থেকে তবে সেটার একটা উত্তর মিলেছিল জলদস্যুরা নাকি এমনই হয় এক চোখ অন্ধ কারণ তারা যখন ধরা পড়ে তাদের এক চোখ অন্ধ করে দেওয়া হয় আবার কেউ কেউ বলল জলদস্যুদের সর্দার হতে গেলে এক চোখ অন্ধ করতে হয় তখন এটা মেনে নিলেও পরবর্তীতে এতদিনের প্রশ্নের উত্তর মিলল কেন জলদস্যুদের এক চোখ অন্ধ আসলে ঠিক অন্ধ নয় ঢাকা থাকে একটি কালো চামড়ার বেল্টে জলদস্যুরা সমুদ্রে রাজ করে বেড়াতো যদিও তারা মূর্খ ছিল জ্ঞানও কম ছিল তবুও সমুদ্রে ভ্রমণ করতে করতে তারা সে সকল অভিজ্ঞতার সম্মুখীন হতো সেগুলোকে মনে ধারণ করে সেখানে তারা স্বার্থ লুটে নিত তাদের জ্ঞান বিজ্ঞানের শিক্ষা না থাকলেও সেই বিজ্ঞানের নানা বিষয়ে ব্যবহার করেই তারা রাজত্বকে পাকাপোক্ত করত আচ্ছা আসল কথায় আসি কেন জলদস্যুরা এক চোখ ঢেকে রাখত এটার উত্তর খোঁজার আগে চলুন চোখ নিয়ে একটি ছোটোখাটো গবেষণা করে ফেলি চোখ আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ বটে কোনো বস্তুতে আলো পড়ে আমরা সেই আলোর প্রতিবিম্ব আমাদের চোখে ঢুকে তখনই আমরা তা দেখতে পাই ব্যাপারটা অতি সাধারণ তাই না কিন্তু এই চোখের মাধ্যমে আমাদের দেখার দু ধরনের সংবেদনশীল কোষ রয়েছে এরা যথাক্রমে রড ক্রোশ ও কন ক্রোশ রড কোষ আবছা বা মৃদু আলোতে দেখতে সাহায্য করে আর কনকোষ স্বাভাবিক উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে আমরা যখন অন্ধকার বা আবছা আলো থেকে উজ্জ্বল আলোতে আসি তখন কিছুক্ষণ আমাদের তাকাতে সমস্যা হলেও খুব দ্রুত আমাদের চোখ মানিয়ে নেয় এই আলো এবং আমরা স্পষ্ট দেখতে শুরু করি এটা সম্ভব হয় কোন কোষের কারণে কিন্তু আবছা আলোতে দেখতে সহায়তাকারী রড কোষ আলো থেকে অন্ধকার আবছা আলোয় গেলে এত সহজে মানিয়ে নিতে পারে না একটু সময় নেয় জলদস্যুরা মূলত এই কৌশলকে কাজে লাগানোর জন্য এক চোখ ঢেকে রাখত জলদস্যুরা এক চোখ আলোতে দেখত আর আলোর মধ্যে অন্য চোখটি ঢেকে রাখত কালো চামড়ার তৈরি বেল দ্বারা ফলে তাদের এক চোখের রড কোষগুলো অনেক সংবেদনশীল থাকত তারা যখন ডাকাতির পর বা বিপদের মুখে গুহায় বা তাদের আগে থেকে পাকানো গোলকধাতায় প্রবেশ করত তখন গুহায় আবছা আলোতে এসে ঢেকে রাখা চোখটির বেলটি খুলে ফেলত ও আলোতে থাকা চোখটিতে পট্টিটি দিয়ে দিত যেহেতু এই চোখটি অনেকক্ষণ ধরে আলোর সংস্পর্শে থাকতো না তাই এর রডকসগুলো অনেক সংবেদনশীল থাকতো ফলে অতি সহজে আবছা আলোতে স্পষ্ট দেখতে পেত তারা অপরদিকে তাদের তাড়া করতে আসা লোকজন বা নাবিকেরা উজ্জ্বল আলো থেকে এসে আবছা আলোর মধ্যে অনেকক্ষণ যাবৎ দিশা খুঁজে পেত না এভাবে জলকদস্যুরা পালিয়ে যেত আর অনেক সময় নাবিকদের এই গোলকদাদায় ফেলে হত্যা করত অর্থাৎ কেউই আসলে অন্ধ ছিল না বিশেষ করে সর্দার গোছের জলদস্যুদের এই চালাকি ছিল নাবিকদের ফাঁকি দেওয়ার চরম একটি কৌশল তবে বলা বাহুল্য যে জলদস্যুদের এর অবস্থায় খুব কমই পড়তে হয় বেশিরভাগ সময় তারা বাণিজ্য করতে যাওয়া নাবিকদের জাহাজ দলবল নিয়ে হামলা করত ডাকাতি করে সব লুটে নিয়ে যেত তারপর আবার তাদের জাহাজে করে চলে যেত নিমিষে মিলে যেত সমুদ্রের উঁচু উঁচু ঢেউয়ের ভাঁজে আবার কখনো তারা নাবিকদের হত্যা করে পানিতে ফেলে দিয়ে জাহাজ সহ লুটে নিয়ে যেত তবে এই কৌশল ছিল তাদের এক প্রস্তুতি মাত্র যাতে করে বিপদে গা ডাকা দেওয়া যায় খুব সহজেই বিশেষ করে সর্দার গোছের জলদস্যুরাই এটি ব্যবহার করত বেশি কারণ অর্থ সম্পদ লুট করে নেওয়ার পর সেটা কোথায় লুকিয়ে রাখত তাদের কাছে খবর থাকতে কোথায় আছে তাই লুট করা সম্পদ ও নিজের প্রাণ বাঁচাতেই এক চোখ বেল দিয়ে ঢেকে আগাম প্রস্তুতি নিয়ে রাখত তারা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ